বলছিলাম মাহফিলের জন্য বাজারে বসে টাকা তোলা ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়জ আছে কিনা এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি ভাই মাহফিলের জন্য হালাল টাকা মুসলমানদের থেকে কালেকশন করবেন এটা ভালো কিন্তু এটা করতে গিয়ে এমন কোনো পদ্ধতি অবলম্বন করবেন না যে পদ্ধতিতে টাকা তুললে যার কাছ থেকে টাকা তুলতেছেন তাকে আপনি লজ্জায় ফেলে টাকা তোলেন এরকম যেন না হয় যেমন ধরেন বাজারে গিয়ে দোকানে দোকানে আপনি এমনভাবে চাইলেন অনেক সময় মাহফিল কমিটির লোকেরা বা যারা চাঁদা তোলে তারা গিয়ে এমনভাবে করে না তুমি পঞ্চাশ দিলে হবে না একশো দিতে হবে না তুমি একশো দিলে হবে না পাঁচশো দিতে হবে বার্গেনিং করে দান তো হবে যার যার ইচ্ছা অনুযায়ী আপনি তাকে বুঝাইতে পারেন যে ভাই দাও সব হবে কিন্তু আপনি যদি তার সাথে বার্গেনিং করেন তাকে যদি লজ্জায় ফেলে টাকা আদায় করেন তাহলে সেটা কি হবে না জায়েজ হবে নাকি আল্লাহর কাজে সবকিছুই জায়েজ জায়েজ আছে এগুলা জায়েজ নাই মাল ইমরি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি না থাকলে সেটা নেওয়া কি হবে না জায়েজ হবে গুনাহের কথা এই জন্য এটা বেঁচে থাকতে হবে খেয়াল রাখতে হবে আর রাস্তাঘাটে বাস গাড়ি ঘোড়া এগুলা থামায়া রশি ধরে রাস্তার এমাতমাতা অনেক সময় কালেকশন করে আসে না নাই এ রশির মানেটা কি ভাই এ রশির মানে হলো থামো তোমাকে থামতেই হবে থামায়া জোর করে এরপরে যায় তার কাছ থেকে কালেকশন করা না ভাই এভাবে কালেকশন করা উচিত না আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন একটা মাহফিল করার জন্য যে পরিমাণ টাকার দরকার হয় আল্লাহর অনেক বান্দা আছে যেগুলো দেওয়ার মতো আছে না নাই সেখানে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনি আল্লাহর দিনকে বেজ্জত করে মানুষকে বাধ্য করে কি মুসলমানের গাড়ি যাচ্ছে না অমুসলমানের গাড়ি যাচ্ছে কি একটা জরুরি কোনো কাজ যাচ্ছে একটা মানুষ সব থামায়া আপনি নিচ্ছেন মাইক বসায়া এই জিনিসগুলো আল্লাহর দিনকে অসম্মান করার সামিল এগুলো করবেন না যারা এগুলো করেন আপনি আপনার নিজের জন্য এটা করবেন না তাহলে আল্লাহ দিনকে কেন বেজ্জত করতেছেন অপমান করতেছেন এগুলো আমাদের খেয়াল করা উচিত বাসে উঠে রশিদ বই নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষার মতো করে আপনি দিচ্ছেন ব্যক্তি কাজের যদি ভিক্ষা নেওয়া জায়েজ না হয় তো আল্লাহর কাজের জন্য অপমানকর ভাবে যে দিতে চায় না তার কাছ থেকেও গিয়ে এভাবে চাওয়া এটা আল্লাহর দিনকে অপমান করা এই কাজগুলো যারা দায়িত্বশীল আছেন তারা যদি করেন সবের পরিবর্তে কিন্তু গুণাও হতে পারে কথা কি বুঝাতে পারছি খুব সাবধান হ্যাঁ আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ইসলামের বিভিন্ন কাজ করার জন্য সাধারণভাবে ঘোষণা দিয়েছেন সাহাবিরা কেউ শরিক হয়েছেন যাদের সামর্থ্য আছে ব্যক্তিগতভাবে কাউকে বলেছেন শরিক হয়েছে সামর্থ্য থাকলে কিন্তু এইভাবে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গণহারে মানুষকে বাধ্য করে একজন একজন করে এইভাবে কালেকশন তিনি কখনো করেননি অতএব এটা আমরা করব না মনে থাকবে তো ইনশা আল্লাহ আল্লাহর দিন অপমানিত হতে পারে এমন কোনো কাজ করা কারোর জন্য অধিকার না জায়েজ নাই জহুদ তথা দুনিয়া বিমুখতা নিয়ে যুবকদের উদ্দেশ্যে কি বলবেন ভাইরা আমার এটা তো যুবক বৃদ্ধ সকলের জন্য প্রযোজ্য আমরা দুনিয়ায় থাকব দুনিয়া আমাদের প্রয়োজন আছে দুনিয়াতে থাকার জন্য কিন্তু দুনিয়া আমাদের ভেতরে প্রবেশ করবে না অন্তরে আমাদের দুনিয়া এমনভাবে ঢুকে যাবে না যে দুনিয়া ছাড়া আর কিছু হবে না আমি পয়সার মেশিন পয়সা স্বার্থ ছাড়া কিছু বুঝি না আমার ভেতরে পুরাটা থাকবে আখেরাত আর চলার জন্য দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব। এই দুনিয়া বিমুখতা দুনিয়াকে কোনো বিশেষ গুরুত্ব না দেওয়া ভোগবাদী না হওয়া এটাই হলো ইসলামের দর্শন কারণ ইসলাম আমাদেরকে বলে কোরআন এবং হাদিস আমাদেরকে বলে যে দুনিয়াতে আমরা সীমিত সময়ের জন্য থাকব। এখানকার প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই কোনো কিছুর জন্য আপনি অনেক কষ্ট করতেছেন সেটা পাবেন কিনা গ্যারান্টি নাই যদি পেয়ে যান তার তৃপ্তিটা ভোগটা মজাটা যে অনন্তকাল থাকবে তা কিন্তু না যে কোনো সময় চলে যেতে পারে ঠিক না ভাই ঠিক তো এইটার জন্য আপনি হন্যে হয়ে মরিয়া হয়ে যাবেন এটা কোনো মুসলমানের শান হতে পারে না আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার এক হাদিসে বলেছেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এগুলো যদি আল্লাহর কাছে মাছির ডানার পরিমাণ মর্যাদাও থাকত তাহলে একজন কাফের আল্লাহর প্রতি অস্বীকারী মানুষকে এক ডোক পানিও আল্লাহ তালা খাওয়াইতেন এ দুনিয়ার কোনো ভ্যালু না ভাই এটা আপনি যতটুকু নিজের জন্য প্রয়োজন আছে ব্যবহার করেন ঠিক আছে দুনিয়া করবেন মানুষের জন্য আপনি ব্যবসা করছেন সেখানে মানুষ উপকার হবে একটা উদ্যোগ নিয়েছেন মানুষ উপকার হবে উদ্দেশ্য থাকবে সেটা আপনার ভোগের উদ্দেশ্য থাকবে না যে আমার দোকান থেকে দুটা মানুষের কর্মচারীর কর্মসংস্থান হবে আমার ফ্যাক্টরি থেকে কিছু মানুষের কর্মসংস্থান হবে আমি একটা জিনিস আবিষ্কার করে মানুষের জীবনকে সহজ করব কষ্টকে লাঘব করব এ থাকবে উদ্দেশ্য মুসলমানের আমি নিজে ভোগ করবো এটা উদ্দেশ্য থাকবে না আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম জীবনে যদি ভোগ করতে চাইতেন তাহলে তখনকার রাজা বাচ্চাদের মতো অনেক ভোগ বিলাসে তিনি মত্ত হতেন অথচ একদিন তিনি শায়িত ছিলেন আর তার বিছানা থেকে ওঠার পর তার গায়ে ওই যে চাটাই উপরে শুইছেন সে চাটায় দাগ পড়ে গেছে এটা দেখে মায়া করছিলেন তার কাছের লোকজন যে আরসুল্লাহ আপনার গায়ে দাগ পড়ে গেছে কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের কাছে এগুলোর বিশেষ কোনো গুরুত্ব ছিল না যে আমি দুনিয়াতে আয়েস আরাম করব। আরে ভাই যে জান্নাতকে বিশ্বাস করে যার ইমান আছে জান্নাতের প্রতি সে তো দুনিয়ার বিলাসটা খুব সীমিত সময়ের জন্য এটার জন্য সে কখনো মত্ত হতে পারে না হব্বত দুনিয়ারা সুকুল্লি আহ যত পাপ আছে এসব পাপের মূল হলো দুনিয়ার মোহ দুনিয়ার মোহ দুনিয়াটা হলো কিরকম জানেন নৌকা পানিতে চলার মতো নৌকা যদি চলতে হয় তাহলে পানি লাগবে পানি ছাড়া নৌকা চলতে কিন্তু পানিটা যদি নৌকার ভেতরে ঢুকে পড়ে তাহলে নৌকা ডুবে যাবে ঠিক না ভাই ঠিক ঠিক এমনি ভাবে দুনিয়াতে চলতে হলে আমাদের দুনিয়া লাগবে খাওয়া পড়া চাকরি ব্যবসা বাণিজ্য এগুলো লাগবে দরকার আছে কিন্তু সেই দুনিয়াটা যদি আমার ভেতরে ঢুকে পড়ে আমি পুরো আপদমস্তক দুনিয়াদার হয়ে যাই তাহলে আমি শেষ আখেরাতের আর কিছু আশা করা কঠিন আল্লাহ তালা আমাদেরকে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করুন জহুদ এবং দুনিয়া খুব বিমুখতা এটা ইমানদারের একটা বিশাল বড় সম্পদ সেই সম্পদ আজ আমাদের থেকে হারিয়ে গেছে আল্লাহ আমাকে জাহেদদের কাতারে এবং দুনিয়া বিমুখদের কাতারে নাম লেখানোর তফিক দান করুন আপনাদেরকেও তাও তফিক দান করুন এরপরে প্রশ্ন আমি নামাজের ব্যাপারে প্রচুর অনিয়মিত নামাজ ছুটে গেলে আমার অপরাধ বোধ হয় কিন্তু পরবর্তীতে আবার একই কাজ করে বসি এখন আমি কি করতে পারি আমার নামাজকে নিয়মিত করার জন্য ভাই প্রথম কথা হলো নামাজে যে ব্যক্তি গাফেল হয় এই ব্যক্তির এই নামাজ তাকে আখেরাতে মুক্তি দিবে না ইমাম ইবদুল কাইম রাহিমাহল্লা তিনি সালাত আদায়কারী নামাজি ব্যক্তিকে পাঁচ ভাগে ভাগ করছেন তার ভিতরে প্রথম প্রকার হলো মহাকাব যে নামাজ পড়েও শাস্তি পাবে সে ওই লোক যে লোক নামাজে অনিয়মিত আর যে নামাজ পড়েই না তার তো কথাই নেই সে তো মুসলমান কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায় ভাইরা আমার ইচ্ছাকৃত নামাজ তরক করা কুফুরি সাধারণ পাপ না কি পাপ কুফুরি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ আল্লাহকে অস্বীকার করা যেরকম অপরাধ ওই টাইপের অপরাধ ইচ্ছাকৃত সালাদ ত্যাগ করা নামাজ এমন একটা ইবাদত দাঁড়ায় পড়তে পারছেন না রসুল আকরম সাল্লা সাল্লাম এক সাবিকে বলছেন বসে পড়বা বসে পড়তে পারো না শুয়ে পড়বা আপনি যুদ্ধের ময়দানে আছেন রণাঙ্গনে আছেন সেখানেও পড়তে হবে পানিতে ডুবে যাচ্ছেন সেখানেও পড়তে হবে কেবলা কোন দিক জানেন না অনুমান করে পড়তে হবে পরনে পোশাক নাই সতর ঢাকার ফরজ আদায় করার ব্যবস্থা নাই তাহলে বসে পড়েন তাও পড়তে হবে যতক্ষণ সেন্স আছে ততক্ষণ নামাজ পড়তে হবে হাসপাতালে বেডে আছেন পানি নাই তায়ামুম করেন নামাজ পড়তে হবে নামাজ মাফ নাই শরীয়তে সমস্ত ইবাদতে মাফ আছে ছাড় আছে নামাজে কোনো কি নাই মাফ ছাড় নাই এরকম একটা ইবাদত তো এটাতে আপনার গাফিলতি হয় এর মানে আপনি নামাজের গুরুত্ব বুঝেন নাই সালাতের গুরুত্ব বুঝতে পারেন নাই আপনার বেঁচে থাকার জন্য নিঃশ্বাসটা যেরকম প্রয়োজন ইমানদারের ইমান থাকার জন্য ইসলাম থাকার জন্য সলাটটা সেরকম প্রয়োজন ওমর রদুল্লাহ বলেছেন লা সলাত আল ইমান লা হাজ্জাফিল ইসলাম আল ইমান তারাকা সলাহ যে ব্যক্তি সালাদ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই কোনো ভাগ নাই তার কোনো হিসা নাই এত ভয়াবহ বিষয় তো যে ব্যক্তির সালাতের প্রতি অমনোযোগিতা আছে তাকে আমি অনুরোধ করব সালাদ সম্পর্কে আপনি আরো ভালো করে জানেন আরো ভালো করে একটু এলিম অর্জন করেন সালাতের গুরুত্বটা অ্যাকচুয়াল কি সেটা জানার চেষ্টা করেন অনেক ইমামদের মতে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় সালাত আদায় কাদি বেবি কাফের হয়ে যায় অমুসলিম তার সাথে আর মুসলমানের কোনো পার্থক্য থাকে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল আহদুল্লাদি বাইনা অবাইনা হোম তর্কুসলা আমাদের মাঝে অমুসলিমদের মাঝে পার্থক্যই হলো নামাজ বাইনার রজলি ও শিরকি ওয়াল কুফরি একজন ব্যক্তির মাঝে শির্ক এবং কুফুরের মাঝে পার্থক্য হলো কি সালাদ অতএব এই সালাদ মুসলমান ত্যাগ করতে পারে না এই মাস আলাটা সৌদি আরবের মানুষ এমন বোঝা বুঝছে সে দেশে টোকায় রংবাজ দুষ্ট বান্দর যা আছে সবগুলা মসজিদে যায় নামাজ পড়ে ইয়াং পোলাপান কিছু আছে বুঝায় যায় যে পুরাই টেডি মার্কা পুরাই টেনি উড়া ধুড়া দুনিয়ার বদমাইশি সব করে বোঝা যায় মাগার ওয়াক্ত হলে নামাজটা একটু পড়ে কি নামাজ পড়ে তুফান মিল নামাজ দুই মিনিটে চার রাগাত ছ রাগাত পড়ে ফেলে কিন্তু হাজিরা দেয় কেন হাজিরা দেয় কারণ সে জানে যে হাজিরা না দিলে নাম কাটা যাবে আর আমাদের দেশে মুসলমান মনে করে নামাজ না পড়লে কি হয়েছে ইমানাস হ্যাঁ সারা জীবনে দাঁত নামাজলে কি হয়েছে মুখ পরিষ্কার ওইরকম হয়ে গেছে আর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ভাইরা আমার জাহান্নামীরা জাহান্নামে কেন যাবেন জানেন তার মৌলিক মোটা কারণগুলোর মধ্যে একটা হলো নামাজ ত্যাগ আয়াতটা কি জানো মা সালাকা কমফি সাকার জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে এই সাকার নামক জাহান নামে তোমাদেরকে কোন কাজে প্রবেশ করিয়েছে কি পাপের কারণে এখানে আসছ এত ডেঞ্জারাস জায়গায় জিজ্ঞাসা করা হবে জাহান নামীদেরকে কলুলাম না কমিনাল মুসল্লি এক নম্বর পয়েন্ট বলবে আমরা নামাজে ছিলাম না এই জন্য আমাদের এই দুরবস্থা তো এই জন্য সালাতের গুরুত্ব যদি কেউ বুঝে সে সালাদ ত্যাগ করতে পারে না আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন আউটসোর্সিংয়ের টাকা দিয়ে কোরবানিতে অংশগ্রহণ করা জায়জ হবে কিনা এবং আউটসোর্সিং টাকা হালাল কিনা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর যে উপার্জন এটা হালাল কিনা এর উত্তর হলো যে মৌলিকভাবে এটা হালাল দেখতে হবে আউটসোর্সিং করে আপনি কি কাজ করছেন ফ্রিল্যান্সিং করে আপনি কি কাজ করছেন আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি একটা হারাম কাজের অর্ডার নেন ধরেন একটা মদের প্রোডাক্ট এটা ডিজাইনের কাজ নিয়েছেন আপনি তাহলে আপনার কাজটা হারাম হবে এটার উপার্জন হারাম হবে আপনি একটা পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন আপনার কাজটা পোশাকটা হালাল পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন আপনার কাজটা হালাল হবে আপনি ফ্রিল্যান্সিং করে কি কাজ করে দিচ্ছেন ক্লায়েন্টকে আপনার ক্লায়েন্টকে যে কাজটা করে দিচ্ছেন সেটা যদি কি হয় হালাল কাজ হয় তাহলে সেটার উপার্জন আপনার কি হবে হালাল হবে আর যদি সে কাজটা হারাম হয় তাহলে তার উপার্জনটাও কি হবে হারাম হবে এটা হলো অনেকটা শেয়ার মার্কেটে বিজনেসের মতো অনেকে এটাও জিজ্ঞাসা করেন যে শেয়ার মার্কেটের ব্যবসা করা যায় আছে কিনা মৌলিকভাবে শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচার ব্যবসা করা এটা জায়জ আছে কোন কোম্পানির শেয়ার কিনছেন তাদের কাজ কি পলিসি কি আপনি যে শেয়ার কিনছেন সেখানে কোনো হারামের ভাগিদার হচ্ছেন কিনা এটা হলো দেখার বিষয় কথার কথা একটা কোম্পানি একটা বৈদ্যুতিক আইটেম আবিষ্কার মানে উৎপাদন করে তো আপনি সেই কোম্পানির শেয়ার কিনছেন তারা বিদ্যুতের বিভিন্ন আইটেমগুলো উৎপাদন করে করে এগুলো বিক্রি করে সেই কোম্পানির শেয়ার কিনছেন কিনা জায়েজ এটা বেসাও কি জায়েজ আমাদের দেশের শেয়ার মার্কেট এটা অবশ্য দুনিয়ার অন্য দশটা শেয়ার মার্কেটের মতো না এটাকে সংশ্লিষ্টরা এই বিষয় বিশেষজ্ঞ যারা তারাই বলেন এটা জুয়ার মার্কেট তো এটার কথা আমি সাধারণ শেয়ার আন্তর্জাতিকভাবে বা যেখানে সত্যিকারের যে শেয়ার কেনা বেচা হয় জুয়ার মতো কোনো কারবার নাই সেই কথা বলছি কমন কথা বলছি সাধারণ মাসালা বলেছি ফ্রিল্যান্সিংটা এরকম যদি আপনি হালাল কাজ করেন তাহলে তার মাধ্যমে উপার্জনটা হালাল হবে আপনি দশটা কাজ করছেন দুইটা হালাল করছেন আটটা হারাম করছেন তো দুইটার টাকা আপনার হালাল বাকিটা হারাম কথা কি বুঝাতে পারছি আহ কোন মসজিদের ওয়াকফ করা জায়গা ক্রয় বিক্রয় করা যাবে কিনা কোনো মসজিদের জায়গা যদি ওয়াকফ করা হয় আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য মসজিদ দান করা হয়েছে ওয়াকফ করা হয়েছে এই ওয়াকফ করা জমি কখনো বেচা যাবে না এটা কখনো বিক্রি করা যাবে এটা পরিবর্তনও করা যাবে একজন ওয়াকফ করে চলে গেলেন আপনি মসজিদ কমিটির লোকজন আপনি বেঁচে আরেক জায়গায় মসজিদ করলেন জায়েজ হবে এটা জায়েজ হবে না ওয়াকফের জমিন বেচা কেনা পরিবর্তন করা এটা জায়েজ নাই এরপরে প্রশ্ন হলো ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে রাস্তা টাকা তোলা যায় আছে কিনা বললাম কোনো পরিবারের কর্তা যদি হারাম উপার্জন করে তাহলে ওই পরিবারের অন্যান্য সদস্যদের ইবাদত কবুল হবে কিনা পরিবারের কর্তা যদি হারাম হারাম উপার্জন করে তাহলে আমি পরিবারের সদস্য হিসেবে আমার ইবাদত কবুল হবে কিনা এর উত্তরে দুইটা অংশ করতে চাই প্রথমত হারাম উপার্জন হারামটা দুই প্রকার একটা হলো হারাম লে আইনিহি মূলগতভাবে হারাম ডাইরেক্ট হারাম সরাসরি হারাম যেমন শুকরের গোস্ত মদ একজনের পকেট থেকে টাকা মেরে নিয়ে আসলো চুরি করে নিয়ে আসলো এটাকে একটা ডাইরেখা এটাকে হারাম আইনিহি বলা হয় আপনি যদি জানেন আপনার বাবা আপনার বড় ভাই এইরকম নিয়ে আসছে পকেট মারি করে টাকা নিয়ে আসছে চুরি করে টাকা নিয়ে আসছে আরেকজন ক্ষেতের থেকে খাবার নিয়ে আসছে দেখছেন এটা আপনার জন্য খাওয়া যায় না এটা খাবেন না এটা হারাম আইনিহি হারাম লিগাইরিহি যদি হয় অর্থাৎ মূল জিনিসটা হারাম না উপার্জনের পদ্ধতিটা হারাম যেমন সুদের মাধ্যমে কারবার করলো ঘুষের মাধ্যমে কামাইলো এগুলোকে বলা হয় হারাম লিগাইরিহি অর্থাৎ এটাও হারাম কিন্তু হারামটা হয়েছে মূলত তার উপার্জনের পদ্ধতিটা হারাম হওয়ার কারণে এই টাইপের যে হারাম সেটাও খাওয়া হারাম এটা মনে করি না এটা খাওয়া হালাল যদি আপনি পরিবারের এমন সদস্য হন আপনার উপার্জনের আর কোনো উপায় নাই ছোট মানুষ আপনার কোনো চাকরি বিক্রির বয়স নাই কেউ কাজ দিবে না কোথাও কাজ পাবেন না নিজস্ব কোনো টাকা পয়সা নাই আপনি তার উপরে ডিফেন্ডেন্ট আপনি তার উপরে নির্ভরশীল তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যতটুকু আপনার যান বাঁচানোর প্রয়োজন হয় ততটুকু যতটুকু দরকার হয় না হলে না ততটুকু তার সম্পদ থেকে আপনি ভোগ করতে পারেন তবে আপনার যদি নিজস্ব কোনো সম্পদ থাকে তাহলে আপনার জন্য তার এগুলো খাওয়া যায় ধরেন আপনি একজন ইয়াং মানুষ তো আপনি উপার্জন করেন আপনি হালাল উপার্জনের চেষ্টা করেন আপনি টিউশনি শুরু করে দেন যে কোনোভাবে উপার্জনের চেষ্টা করেন যদি রাস্তা থাকে আপনি সেই রাস্তা যাবেন এবং হালাল খাবেন হালাল জিনিসটা এমন একটা বিষয় যে এটার উপরে এবাদত কবুল হওয়া দোয়া কবুল হওয়া জান্নাতে যাওয়া সবকিছু ডিপেন্ড করে কোরআনে আল্লাহ তালা বারবার বলেছেন হালাল খেতে কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইহার রসুল কুলো মিনাত ইবাদ হে রাসুলগণ তোমরা হালাল খাও এরপরে বলেছেন ও আমাল সলে হানে কামল করো আমাদের সমাজে অনেক মানুষ মনে করে আগে যে কোনোভাবে পয়সা করে কামায় নেই এরপরে এরপরে বুড়া বয়স হয়ে গেলে মাহফিলের জন্য পঞ্চাশ হাজার দিয়ে দিব হুজুর কত জোরে না তারা নারা ত্যাগবে দিছে আজকে শুনেন নাই এরকম নারা ত্যাগবে দিয়ে দিবে হুজুর মসজিদে দিয়ে দিব সিমেন্ট তারপরে যায় ইট হুজুরে দিয়ে দিব পকেটে দুই পাঁচ হাজার টাকা হুজুররা দোয়া করে দিবে আমার আর পায় কি আমার আগে যত আকাম কুকাম করে পয়সা কামাই করছি সব কালোগুলা সব সাদা হয়ে যাবে ব্যাপারটা কি এরকম আপনি বুড়া কলে দান সৎকা করে চুরিদারি করে দুর্নীতি করে দুই নম্বরই করে টাকা কামাই করে এরপরে একটা সময় দান সদকা করে মানুষের চোখে ধুলে দিতে পারেন আপনার মালিকের চোখে ধুলে দিতে পারেন না আমি আমার তরুণ বন্ধুদের কাছে বিশেষ করে আহ্বান করব হালাল উপার্জন করবেন এবং জীবনে চ্যালেঞ্জ নেবেন আমার খুব লাক্সারিয়াস লাইফ দরকার নেই আমার খুব বলে গাড়ি গাড়ি বাড়ির দরকার নেই আমি সৎ মানুষ থাকবো আমার সব বন্ধুদের ফ্ল্যাট থাকবে প্লট থাকবে আমার দরকার নেই আমি ভাড়ায় থাকবো কিন্তু সৎ থাকবো আপনি ওই বন্ধুদের চাইতে অনেক সুখে থাকবেন ইনশাআল্লাহ ওরা যত সুখে থাকুক ওরা নিজেদেরকে চোর হিসাবেই জানে চোর কখনো নিজেকে ভালো মানুষ চোর হাজি সাহেব হয়ে গেলে সবাই হাজি সাহেব বলে নারায় তাক বিদ্যায় ঠিক আছে কিন্তু সে নিজে জানে সে বাটপার চোর টিনচোর চোর গম চোর চাল চোর ডাইল চোর ঠিক না ভাই ঠিক বিভিন্নভাবে চুরিদারি করছে সে আরে ভাই আপনি বড়লোক হইয়া দুই নম্বর পথে কামায়া গাড়ি বাড়ি করলেন বউ বাচ্চারা আয়েস ফুর্তি করলো আত্মীয় স্বজন আয় ফুস্তি করলো কবরের হিসাব আখরাত হিসাব কিন্তু আপনাকে দিতে হবে ঠিক না আরে কবরেরটা তো বাকি নগরটাতে আসেন তারা মোজ মাস্তি করবে মনে করবে কি আমার বাপে এত কিছু কামাই করছে আমার স্বামী এত কিছু আনছে আমার শ্বশুর আমার দাদা এত কিছু আনছে তারা আপনাকে অনেক বেশি বাহবা দিবে আপনাকে বলা হবে যে সফল অমুকের ছেলেটা অনেক কিছু ঘটাইছে এই বেটা যে আস্ত একটা চোর দুর্নীতিবাজ দুই নম্বর এটা অন্য মানুষরা জানে না সবাই তারা ভালো বলতেছে সে নিজের ভেতরে মন থেকে কিন্তু আগুন অপরাধ বোধের একটা আগুন আছে কিন্তু সে জানবে যে হ্যাঁ রে হুজুর আমার এত জোরে হাজি সাহেব কয় আমি যে কত বড় ডাকায় কত মানুষের যে কষ্ট করে দিয়ে কত মানুষ হক মেরে টাকা আনছি এটা তো সে জানবে আসল সুখ কি শরীরের সুখ না মনের সুখ একজনের মনে অশান্তি আছে উপর দিয়ে এসি বাতাসে শরীর ঠান্ডা করছে মন ঠান্ডা হবে কোনোদিন নবী করিম সাল্লা সাল্লাম এই কথাটাই বলছেন আল গেনা গেনান নাফস আসল ধনী সে যার মনের দিক থেকে কি ধনী এই জন্য হিম্মত রাখবেন যে সব চোর বাটপারের মধ্যে আমি সৎ থাকব। আমার পরিবারের লোকজন ডাল ভাত খেয়ে মানুষ হবে কিন্তু আমার বুকে বল থাকবে আমি সৎ প্রত্যেকটা পয়সা আমার টন করে বাজালে বাঁচবে ইনশাল চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদের তফিক দান করুন বাবা হালাল হারাম মিশ্রিত অর্থ দিয়ে বাই নির্মাণ করলে সন্তানদের উক্ত বাড়িতে বসবাস করলে তার ভাড়া ভোগ করলে কি হালাল হবে কিনা ওই যে আগে দিয়েছি সেটাই আমার প্রশ্ন মসজিদ কি আল্লাহর ঘর আর কাউকে কি শায়েক বলা যাবে এটি কি হারাম ব্যাপারে জানতে চাই শায়েক নাকি শাইখ রে শায়েক শাইখ দুইটার যে কোনো একটা বললেই হয়ে যাবে আরবির উচ্চারণ বাংলায় হুবহু একেবারে মিলানো যাবে না আর এখানে এমন কোনো অক্ষর নাই যে শায়েখের জায়গায় শাইখ হলে শাইখের জায়গায় শায়েখ হলে অর্থ পরিবর্তন হবে এমন কিছু নেই দুইটা যে কোনোটা বলতে পারেন শায়েক বলা যাবে কিনা যাবে ভাই শায়েক শব্দের মূল অর্থ হলো বুড়া শায়েক শব্দের অর্থ কি মূলত বৃদ্ধ বৃদ্ধ মুরব্বী বয়স্ক এটা হলো মূল অর্থ এখন অ্যারাবিয়ানরা আরব দেশগুলোতে শেখ বলে সম্মান করে সেটা জোয়ান হলেও অর্থাৎ শব্দের অর্থ যাই হোক ওইটা ব্যবহারটা হয়ে গেছে এখন সম্মানজনক ব্যক্তিদের জন্য শেখ বিশেষ করে আলেমদেরকে বলে আমাকে অনেকে বলে যে আপনি শেখ হলেন কোথেকে আবার কিভাবে শেখ হয়ে গেলেন আপনার বংশ কি শেখ বংশ নি তাই আমি বলেছি আমার বংশ আসলে শেখ বংশ না যেহেতু আমি দশ বছর সৌদি আরবে ছিলাম ওই দশ বছর সৌদি আরবে থাকাকালীন সময় সেখানে আলেমদেরকে শেখ বলে সম্বোধন করা হয় এই দশ বছর ধরে শেখ বলতে বলতে মানুষের নাম উঠে গেছে এটা কোনো আমার বাপদাদা রাখছে আমি নিজে লাগাইছি এরকম কিছু না বলতে বলতে হয়ে গেছে এখন যদি ওইটা বাদ দিয়েও বলি তারপরও মানুষ ওইটা সহই বলবে এটা পরিচিতি হয়ে গেছে এটা বলাতে কোনো অসুবিধা নাই আবার মাওলানা বলতেও কোনো অসুবিধা নেই মাওলানা এটা বলা যাবে কি না এটা নিয়ে আমাদের অনেক ভাই আছেন খুব বাড়াবাড়ি করেন আরে ভাই মাওলা শব্দের অনেক অর্থ আছে মাওলা শব্দের বহু অর্থ আছে মাওলা শব্দের অর্থ আছে অভিভাবক মাওলা শব্দের অর্থ আছে বন্ধু মাওলা শব্দের অর্থ আছে কৃত দাস অনেক অর্থ আছে তো মাওলা শব্দের অর্থ যখন প্রভু হবে তখন তো আল্লাহকে উদ্দেশ্য হবে আর মাওলা শব্দের অর্থ যখন অভিভাবক হবে যিনি আমাকে গাইড করেন তাহলে সেক্ষেত্রে আমরা যে আলেমদেরকে বলি মাওলানা মানে তিনি আমাকে গাইড করছেন আমার অভিভাবক আমার বন্ধু এরকম অনেক অর্থ হতে পারে তো দোষের কিছু নাই ইন্নামাল আমালবের নিয়াত উদ্দেশ্য কি সেটা দেখতে হবে কি উদ্দেশ্যে মানুষ এগুলো ব্যবহার করছে যদি উদ্দেশ্য ভালো হয় তাতে ব্যবহার করতে অসুবিধা নাই আর মসজিদ আল্লাহর ঘর কিনা হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর বিভিন্ন হাদিসে মসজিদকে আল্লাহর ঘর হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহর ঘর মানে কি আল্লাহর ঘর মানে হলো আল্লাহর ইবাদতের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে এটার মালিকানা কার আল্লাহ এই জন্যই তো মসজিদ কমিটির লোকেরা তারা মসজিদের খাদেম সেবক মালিক না মসজিদের কিনা তারা মালিক না ইমাম সাহেব মজদান সাহেবদের সাথে তাদের আচরণ হবে কেমন খাদেম সুলভ যেহেতু তারা খাদেম মসজিদের আল্লাহর খাদেম অনেক মসজিদ কমিটির লোকেরা ইমাম মোয়াজ্জেনদেরকে মনে করে তারা আমাদের অধীনস্থ চাকর আমরা তাদের মালিক আসলে কি তাই ভাই আপনি মসজিদ কমিটিতে আসেন আপনি মসজিদে নিয়মিত টাকা দেন আপনার টাকা দিয়েই বেতন হয় ইমাম মোয়াজেনের মানলাম তারপরও টাকাটা আপনার না টাকাটা আল্লাহর আপনি শুধু আল্লাহর পক্ষ থেকে বন্টন করে দিচ্ছেন ওনাদের কিভাবে সেটা সেটা এইভাবে যে আপনি মসজিদ কমিটির সভাপতি হন সেক্রেটারি হন আর সদস্য হন আপনি দশ টাকা দেন আর দশ হাজার টাকা দেন আর দশ লাখ টাকা দেন এই টাকাটা আপনি কাকে দিচ্ছেন আল্লাহকে দিচ্ছেন এটা দিয়ে বলছেন আল্লাহ আমার আমল নামায় সব ট্রান্সফার চাই তাই না তাহলে তো আপনি টাকাটা আল্লাহকে দিয়ে দিচ্ছেন মালিক কে হয়ে গেছে এখন আল্লাহর পক্ষ থেকে আপনি একজন কেয়ারটেকার মাত্র আপনি বাড়িওয়ালা সাজলে হবে না আপনি কে কেয়ারটেকার ভাই কেয়ারটেকার কি ভাড়াটিয়ার সাথে দুর্বার করতে পারে কথা বলেন কেয়ারটেকারের কাজ হলো মালিকের পক্ষ থেকে ভাড়াটিয়ারে কি দেওয়া সার্ভিস দেওয়া মসজিদ কমিটির লোকেরা হলো মসজিদের কেয়ারটেকার আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের কাজটা তারা করে দিচ্ছেন সব পাবেন যদি নিয়ত ভালো হয় তারা যদি ইমাম ওয়াজদেরকে মনে করেন যে আমার দোকানে দশটা কর্মচারী আছে আমার ব্যবসা পঞ্চাশটা আছে মসজিদে যেগুলো আছে এগুলো আমাদের কর্মচারী এটা ভুল আপনি পয়সাটা আল্লাহকে দিয়ে থাকলে এখন আর আপনার সেখানে কোনো সে নাই এটা মালিক আল্লাহ আল্লাহর টাকাটা এখন আপনি বন্টন করতেছেন আপনার টাকা দিচ্ছেন না কথা কি বুঝাতে পারছি এই দৃষ্টিভঙ্গি থাকলে মসজিদ কমিটির লোকেরা মসজিদের কমিটি থেকে সব পাবেন আর যদি দৃষ্টিভঙ্গি থাকে কেয়ারটেকার হয়ে যদি বাড়িয়ালা সাজেন তাহলে কিন্তু খবর আস ঠিক না বে ঠিক কেয়ারটেকার বাড়িওয়ালা থাকলে বাড়িওয়ালা সাজলে চাকরি থাকবে বাড়িওয়ালা যদি টের পায় কানটা মলে বের করে দিবে না বেটা বেয়াদব দিছি তোরে আমার বাড়ি দেখাশোনা করতে মালিক সাজে বসছিস ঠিক না তো মসজিদ কমিটির লোকজন তুমি আল্লাহর ঘরে সেবা করতে বসছো তুমি যে মালিক সেজে বসছো আল্লাহ দেখেন না না দেখেন আল্লাহ কান ধরে বাইর করতেছে না কেয়ামতের দিন কানমলা কিন্তু মিস হবে না এই জন্য সাবধান থাকবেন ইমাম মোয়াজেনদের সাথে শ্রদ্ধার সাথে আচরণ করবেন আলেমদের যে অসম্মান করে সে তার ইমান নিয়েই তো সন্দেহ তোলার মতো কথা আর ইমাম মোয়াজেনরাও নিজেদের সম্মান রাখার মতো কাজকাম করতে হবে সম্মান নিজে আদায় করে নেওয়ার জন্য নিজেরও দায়িত্ব আছে সেটাও তারা খেয়াল রাখতে হবে সব মসজিদ কমিটির দোষ দিলে হবে না আমি তো যখন সেই দুই সালে মসজিদে ইমামতি করি ঢাকায় এক সালে দুই সাল থেকে কই আলহামদুলিল্লাহ আমি এত মসজিদে দায়িত্ব পালন করছি কোনো মসজিদ কমিটির লোকজন দেখি নেই আমার সাথে রাব বিয়ে দুই একজন আসছে তারা আলহামদুলিল্লাহ বোল্ড আউট হয়ে গেছে কারণ ইমামের মধ্যে যদি আত্মসম্মান বোধ থাকে ইমাম যদি নিজের দুর্বলতা না থাকে সে নিজে যদি ওই যে মরা মানুষের আপনার খতম পড়ে টাকা খাওয়ার ধান্দা না থাকে তাহলে তার যদি দুর্বলতা না থাকে এবং তার যদি ইমানের জোর থাকে এবং বিচক্ষণতা এবং কৌশল থাকে হেকমা থাকে সে ইনশাল্লাহ ট্যাকেল দিয়ে দিবে এতটুকু থাকা উচিত একজন ইমামের একজন মোয়াজিমের আল্লাহ তা আমাদের সবাইকে হেদায়ত দান করুন কোনো ব্যক্তি <clears throat> যদি এমন কথা বলে যে যদি আল্লাহ এবং কোরআন সত্য হয় তাহলে আমি আমার বিচার পাব এতে ইমানের কতটুকু ক্ষতি হয় ভাই এখানে বিচার বলতে যদি বোঝানো হয় যে একদিন না একদিন বিচার পাবো দুনিয়াতে না পাইলেও আখেরাতে পাবো তাহলে তো এই কথা ঠিক আছে আর যদি সে দুনিয়ার কোনো কিছুর সাথে আল্লাহর সত্যবাদিতাকে শর্তযুক্ত করে তাহলে এটা মূর্খতা এই মূর্খতাটা কুফুরি পর্যন্ত চলে যেতে পারে তোমার দুনিয়াতে বিচার পেলে আল্লাহ সত্য আল্লাহ কি তোমার বলছে যে এইটাতে দুনিয়াতেই তোমার বিচার করবে আল্লাহ তারা অনেক কিছু আখরাতের জন্য রেখে দেন অতএব তুমি আল্লাহকে কেন কন্ডিশন দিচ্ছ এটা হলো আল্লাহর শানে বেয়াদবির সামিল এরকম কেউ বললে তিনি ইস্তেকফার করে তবা করে ফিরে আসতে হবে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সাক্ষী রেখে একে আরেকজনকে কবুল করে নেয় তাহলে কি তাদের বিয়ে হয়ে যাবে যদি বলে আমার মেয়েকে দিলাম দেখেন আল্লাহ মাফ করুক শয়তান যে কতভাবে বিভ্রান্ত করে এবং এই সমস্ত প্রশ্নগুলো শুনে আমাদের অনেক ভাইরা বলেন এই সমস্ত আলতু ফালতু প্রশ্ন করে আরে ভাই আপনার কাছে আলতু ফালতু প্রশ্ন হতে পারে ওই বেচারার কাছে এই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ হতে পারে না একবার রমজান মাসে আমার মনে আছে আমি দুপুরে মোবাইল সাধারণত রমজান মাসে দিনের বেলা ফজর পরে একটু এসা টেসা করে তারপর আমরা ঘুমাই আমাদের বাসায় সবাই তো লম্বা ঘুম দিছি মোবাইলটা সাইলেন্ট করি ঘুম থেকে উঠে দেখি একটা নাম্বার থেকে অনেকবার কল বলে গেছি মানে পনেরো বিশ বার হবে এরকম আরো বেশি হইতে পারে এতবার কল একটা নাম্বার থেকে তো তাড়াতাড়ি কল ব্যাক করলাম একটা মানুষ এতবার কল দিছে কে কোন বিপদে পড়ছে আল্লাহ জানে ধরার পরে অপর প্রান্ত থেকে এক মহিলা ফোন ধরলো ধরার পরে বললাম যে বোন এতবার ফোন দিচ্ছেন কোনো অসুবিধা বলে হুজুর একটা জরুরি মাসালা দরকার আমার আমাকে আচ্ছা বলেন তো তুমি বলেন যে মাসালা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায় আছে কিনা আমার রাগ হইল আমি বললাম যে এটা আপনার জরুরি মশালা হইলো আপনি এতবার কল দিয়েছেন আমি পরেশান হয়ে গেলাম দেখে এটা এটা একটা জরুরি মশালা হলো যাই হোক ওনাকে মশালা উত্তর দিলাম দিয়ে আর রাখলাম এরপর আমার স্ত্রী আমাকে তাকে শুনেলাম গল্পটা আমি বললাম যে এটা কোনো কথা এটা বলে জরুরি মশালা হলো মানুষ যে কি এতবার কল দিল একটা কথার জন্য সোজা কথার জন্য এটা তখন আমার স্ত্রী আমাকে বলল যে তোমার হিসাবটা ভুল হচ্ছে আমি বললাম কেন বলছে তোমার কাছে যেটা খুব তুচ্ছ মাসাল এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ওই বেচারি হয়তো স্বামীর পকেটের টাকাটা আইসকেই পাইছে এখনই তার উত্তরটা দরকার হয়তো আগে কখনো তার স্বামীটা দেখার চেষ্টা করো তুমি তোমার জায়গা বসে উত্তর দিলে হবে না তো আমাদের কাছে অনেক ভাইরা প্রশ্ন করেন এমন প্রশ্ন যে প্রশ্নটা আমাদের অনলাইনে ফেসবুকে অনেকে কমেন্ট করে এটা কোনো প্রশ্ন হলো ভাই কোনো প্রশ্ন কর্তার প্রশ্নকে ছোট করার সুযোগ নেই সে জানে না দেখি তো প্রশ্ন করছে বেচারা কত রকমের প্রশ্ন আছে আর তাছাড়া হাজার হাজার প্রশ্নের মধ্যে ওই লেম দুই চারটে আপনার নজরে পড়ছে আলহামদুলিল্লাহ আরও তো অনেক দরকারি প্রশ্ন আছে আর লেম না ইস্তাকফরুল্লাহ আমরা লেম না প্রত্যাহার করলাম এটা সব প্রশ্নই গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না যদি কেউ জানার উদ্দেশ্যে করে থাকে কারণ তা জানা কমতি থাকতে পারে যাই হোক মূল কথা হলো যে ভাই কোন যুবক যুবতী অনেকে আছে অনেক যুবক যুবতীরে শয়তান এসে প্রবদ দেয় শয়তান তো নানাভাবে বুঝায় যে মুসলমানের সন্তান জেনা তো করবে না হারামে তো যাবে না তো বলে যে ঠিক আছে নিজের নিজেরা বিয়ে পড়ি না কিভাবে বিয়ে পড়বি বলে এই দুই কাঁধে দুই ফেরেস্তা আছে না দুজনটা সাক্ষী রাখ এরকম করে কিন্তু অনেকে আমার কাছে অনেক প্রশ্ন আসছে এরকম যে অনেকে নাকি এরকম করে দুই কাঁধে দুই ফেরেস্তারে সাক্ষী রেখে বিয়ে করে আবার অনেকে বলে যে আসমান জমিনের সাক্ষী রেখে বিয়ে কর আল্লাহরে সাক্ষী রেখে বিয়ে কর এখন আবার দেখলাম যে তারা নিজেরা নিজেরা নিজেদেরকে হয়তো সাক্ষী রেখে বিয়ে করার কথা মনে প্রশ্ন করছে এগুলোতে বিয়ে হবে না এগুলো শয়তানের শয়তানি আপনাকে নেক্সট শুরুতে শয়তান ধোকা দিচ্ছে জেনা হবে বিয়ে হতে হলে দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ আপনি পুরুষ প্রস্তাবক পাত্র আপনি সাক্ষী হবেন না আপনি তো নিজে প্রস্তাবক যে প্রস্তাব দিবে যে কবুল করবে তাদের বাইরে আলাদা দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ কি হইতে হবে সাক্ষী সাক্ষী হইতে হবে সাক্ষী ছাড়া বিয়ে বিশুদ্ধ হবে না শুধু সাক্ষী হইলেই হবে তা নয় আবার বিয়ের জন্য আরও যে বিষয়গুলো আছে সেগুলো সম্পাদন করতে হবে লুকোচুরি করে দুই নম্বরই করে বিয়ে করবেন আরে যুবক জীবনে একটা বিয়ে কেন দুই নম্বরই করে সেটা কালিযুক্ত করবেন সুন্দর করে করবেন পয়সা করে কামাই করেন আর বিয়ের আগে যে এই আজাইরা অবৈধ যে প্রেম শয়তান সৃষ্টি করে এটা আপনাকে বিপদগামী করার জন্য করে মুসলিম যুবকের তারুণ্যকে ধ্বংস করার জন্য ইবলিসের সবচেয়ে বড় পথ হাতিয়ার হলো এই জেনার পথ এটা থেকে বেঁচে থাকা আজকাল কঠিন হয়ে গেছে সংগ্রাম করতে হবে এবং জমায় রাখেন নিজের ভালোবাসাকে বৈধ ভালোবাসার সমর্থা ব্যবহার করার জন্য আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করুন তাহলে এরকম নিজেদেরকে নিজেরা সাক্ষী বানাটে না বিয়ে করলে কি হবে না বিয়ে বিশুদ্ধ হবে না ভাই শেষ হওয়া